আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রহমাদুহু নসল্লি আল করিম আম্মাবাদ ফাউজ বিল্লাহ মিনা বিসমিল্লাহ রহমান রাহিম মোয়াজ্জাজ মহাতারাম প্রিয় দর্শকবৃন্দ যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন ইসলামিক রিসার্চ অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করার পেশ আলোচনা পেশ করার চেষ্টা করব অমা তৌফিক ইল্লা বিল্লা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শির্ক আল্লাহ সুবাহ মানব জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ পূর্ণ বিষয় আলোচনা করেছেন তা হচ্ছে তাওহিদ তাওহিদ ছাড়া মানুষ কখনো পরিপূর্ণ হতে পারে না কখনোই মানুষ আল্লাহ সুবাহানাহু তালার একত্ববাদকে স্বীকার না করলে এবং বুঝতে না পারলে তাহলে তার পুরা জীবনটাই যেন ধ্বংস হয়ে যায় প্রিয় দর্শকবিন্দু এই তাওহিদের বিপরীতে একটা বিষয় রয়েছে সেই বিষয়টি হচ্ছে শির্ক আল্লাহ সুবাহানহু তালা কোরআনুল করিমের ভিতরে এরশাদ করেছেন إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন যে যারা শিরক করে এই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্ষমা করেন না সুতরাং শির্ক হচ্ছে একটি মহা অপরাধ শির্কের গুণ আল্লাহ সুবাহানা হুয়া তালা কখনোই মাফ করেন না কোনো সময় আল্লাহ সুবাহানা হুয়া তালা শির্কের এই অপরাধকে আল্লাহ সুবাহানা হুয়া তালা ক্ষমা করেন না এছাড়া পৃথিবীতে আর যত গুণা রয়েছে সমস্ত গুনাহাকে আল্লাহ সুবাহানা হুয়া তালা ক্ষমা করার মতো ক্ষমা করার জন্য আল্লাহ সুবাহানা হুয়া তালা অঙ্গীকার করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন <clears throat> শুধু তাই নয় আল্লাহ সুবাহানা হুয়া তালা সুরতুল মা ইদার বাহাত্তর নম্বর আয়তে আল্লাহ সুবাহান বলেছেন ইন্নআল্লাহ বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হয় আল্লাহ সুবহানাহু তার জন্য জান্নাত হারাম ঘোষণা করেছেন প্রিয় দর্শক বিন্দু শিরক হচ্ছে এমন একটি গুনাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবাহানাহু তালা বলেছেন হাদিসে কুলসিতে এসেছে আল্লাহ সুবাহানাহু তালা বলেন আদাম লাও আতিনি বিক্রবিল আদাম তুমি যদি আমার কাছে আসো পৃথিবী পরিমাণ গুনাহা নিয়ে যদি তুমি আমার সন্মুখে আসো লা তুশরিক বি শাইয়ান তুমি তুমি আমার সঙ্গে শির্ক করো নাই এই শির্ক ছাড়া অন্য সব গুণা নিয়ে তুমি আমার কাছে এসেছো জেনে রাখো লা তাই তুকা বিকর বিহা মাগফিরাতান তাহলে আমি আল্লাহ সুবাহানা তালা তোমার সন্মুখে পুরা দুনিয়া পরিমাণ রহমত নিয়ে আমি আল্লাহ হাজির হয়ে যাব প্রিয় দর্শক বিন্দু এখান থেকে আমরা একটা জিনিস জেনে নিলাম সেটা হচ্ছে যে শির্ক হচ্ছে এমন একটি মহা অপরাধ যে অপরাধ করে আল্লাহ হুয়া তালার কাছে গেলে আল্লাহ অন্য সব অপরাধ ক্ষমা করলেও এই অপরাধটা তিনি ক্ষমা করেন না এজন্য আমাদের এই শির্কের গুরুত্বপূর্ণ এই গুণাটার ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে আমাদের পৃথিবীর মানুষকে আমাদের সচেতন করতে হবে আমাদের সকলেরকে এই বিষয়টি জানাতে হবে ভাইরা আমার শির্ক হচ্ছে এমন একটি অপরাধ আল্লাহ হুয়া তাআলা আমাদের নবী থেকে শুরু করে নিয়ে পৃথিবীতে যত নবী এসেছেন সকল নবীকেই আল্লাহ হুয়া তাআলা এই শির্কের ভয়াবহতা উল্লেখ করেছেন সুরাতুল আমের বিরাশি নম্বর আয়াত থেকে শুরু করে আল্লাহ সুবাহানাহুয়া প্রায় আঠারোটি নবীর নাম উল্লেখ করেছেন জাকারিয়া ইয়াহিয়া মুসা ইসা এরকমভাবে আঠারোটি নবীর নাম উল্লেখ করার পরে আল্লাহ সুবাহানাহুয়া বলছেন লাইন আশরকু লাইহাবাতান্না আমালহম জেনে রাখো যদি এই নবী ও আল্লাহর সঙ্গে এই জলিল কদর নবীরাও যদি আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হতো তাহলে আল্লাহ সুবাহানা হুয়া তালা এই জলিলুল কদর নবীদের কেউ আল্লাহ ক্ষমা করতেন না এবং শুধু তাই নয় তাদের আমলগুলো বিনষ্ট হয়ে যেত আল্লাহ সুবাহানাহু আমাদের নবীর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি যিনি হচ্ছে আশরাফুল মখলুকাত সমস্ত মখলুকাতের ভিতরে সবচাইতে মর্যাদা দিয়ে যে নবীকে আল্লাহ সুবাহানহুয়াতালা সৃষ্টি করেছেন যে নবীর মর্যাদা এত বেশি দিয়েছেন পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবীর উপরে যাকে মর্যাদা দিয়েছেন <clears throat> যে নবী এই পৃথিবীতে ইসলাম প্রচার করতে গিয়ে দুঃখ কষ্টে যাতনা সহ্য করেছেন তাইবের ময়দানে যে নবী মার খেয়েছেন যে নবীর শরীর রক্তাক্ত হয়েছে বহুদের প্রান্তরে যে নবীর দন্দান মোবারক শহীদ হয়েছে এই নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ সুবাহ বলেন লাইন আশরক তাহবাতন্না আমালকা যদি হে নবী তুমিও যদি তোমার কর্মের মাধ্যমে তুমিও যদি আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হও তাহলে আল্লাহ সুবাহ তোমার এই পূর্বের যত তোমার নেক কর্ম রয়েছে পূর্বে যা কিছু তুমি করেছ সব কিছুই তোমার বরবাদ হয়ে যাবে সব কিছুই নষ্ট হয়ে যাবে ভাইর আমার এই জন্য শির্কের বিষয়ে আমাদের সচেতন হতে হবে আমাদের শির্ক হচ্ছে গুরুত্বপূর্ণ একটি অন্যায় অপরাধ আজলা সুবাহানা হুয়া তালা হজরতে লোকমান আলাইসাল্লামের বিষয়ে উল্লেখ করেছেন সুরাতুল লোকমানে আল্লাহ সুবাহানা হুয়া তালা তার পুত্রকে নসিহা করছেন নসিহত দিচ্ছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শির্ক আলা জুলমুন আজিম ইয়া বুনাইয়া হে আমার আদরের সন্তান হে বৎস জেনে রাখো লা তুশরিক বিল্লা তুমি আর যাই করো না কা পৃথিবীতে থাকতে তুমি যাই করো লা তুশরিক বিল্লা কখনোই আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হয় না ইন্না শিরকালা জুলমনা অজিম নিশ্চয় শির্ক হচ্ছে মহা অপরাধ মহা অন্যায়